দেখবেন সারা রাত জেগে জেগে পড়ে বারোটা একটা দুইটা তিনটা কিরে ঘুমাস না কেন বলে ভাই কালকে পরীক্ষা রে ভাই কালকে পরীক্ষা খুব টেনশন মাথায় একটি প্রশ্ন আমাদেরকে সবাই করে হুজুর how can we get the good result in examination কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করব। এই প্রশ্ন সকলের মাঝে আছে না নাই আমাদের মাঝে এই প্রশ্নটা বিরল এবং বেশিরভাগ যুবকের এই সমস্যা যে পরীক্ষা আসলেই টেনশন এই যে বসে আছে টেনশন আর টেনশন কি গোল্ডেন এ প্লাস পাবো নাকি জিপিএ ফাইভ পাবো নাকি ফেল এই টেনশনে রাতের বেলাও খায় না সকালেও খায় না সারাটা দিন বসে থাকে হাই হতাশ করে এটা ঠিক না একটি কথা ভূমিকায় বলে দেই প্রশ্ন হচ্ছে how can we get the good result in examination কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় এটি মাথায় যখনই আসবে মনে রাখবেন হতাশ হওয়া যাবে কি হওয়া যাবে না হতাশ হওয়া যাবে পরীক্ষা নিয়ে যার টেনশন যত বেশি তার রেজাল্ট তত বেশি খারাপ হয় কথা বলেন ঠিক কিনা মনে করেন এটার উদাহরণ আমি দিচ্ছি আমি কথা বলছি আমি যদি এখন খুব প্রেশার নেই আরে মিডিয়া এতগুলো সামনে এতগুলো যুবক সামনে কি বলবো ভুল বলে ফেলবো কিনা দেখবেন আমার ভেতরে যে ন্যাচারাল বিষয়টা এই যে আমি হেসে হেসে কথা বলছি কত সুন্দর কমিউনিকেশন করতে পারছি এটা হারায় যাবে কারণ হচ্ছে এই যে আমি প্রেশারটা বেশি নিচ্ছি টেনশনটা বেশি নিচ্ছি এটা যে ব্যক্তি বেশি করবে তার স্থিরতা হারায় যাবে এই জন্য পরীক্ষার সামনে আছে টেনশন নেবেন না ডোন্ট টেক এনি প্যারা প্যারা নেওয়া যাবে জাস্ট টেক ইট ইজি এটাকে ইজিলি টেক করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের সকলের সব রকমের পরীক্ষা তুমি ভালো করে দিও সকলে পড়ো না আমি এবার আসেন before exam what you can do কি করতে পারে প্রথম যে আমলটা আমি শেয়ার করতে চাই যখন আপনার এক্সাম শুরু হবে পরীক্ষা একটু পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে ঠিক এই সময়ে জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছিয়ে নামাজ দাঁড়িয়ে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ দুই রাকাত সলাতুল হাজত নামাজটার নাম কি সলাতুল হাজত এটার নামাজ আমি আদায় করছি দুই রেখাত পড়বেন স্পেসিফিক কোনো রুলস এবং রেগুলেশন নাই যে অমক সুরা পড়তে হবে তমক সুরা পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই আপনি যেটা করবেন সেটি হচ্ছে নামাজ দাঁড়াবার পূর্বে নিয়াদ করবেন যে আমি দুই রেখাত সলাতুল হাজতের নামাজ আদায় করছি এবং নামাজ আদায় করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং হাদিস এই কথা এসেছে আবু দাউদের হাদিস তেরোশো উনিশ নম্বর হাদিস রসুল যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেন তখন রসুল কাজটি করার পূর্বে দুই রেখার সলাতুল হাজতের নামাজ দায় করতেন তাহলে আজ থেকে পরীক্ষা আসার পূর্বেই আমরা সকলে দুই রেখার সলাতুল হাজত পড়ব সকলে হাত তুলেন হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক করুন আমিন এক নাম্বার আমল দুই নাম্বার যে আমল আপনি করবেন পরীক্ষার পেপার যখন চলে এসেছে মনে করেন এটা পরীক্ষার পেপার এটা রাখবেন রাখার পরে কোয়েশ্চেন পেপারও চলে এসেছে লেখালেখি যখন শুরু করবেন যখন লিখতে যাবেন লেখা শুরু করার পূর্বে সকলে আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম রসুল বলেছেন যে ব্যক্তি বিসমিল্লার সহিত কোনো কাজ শুরু করবে আল্লাহ সেই কাজটাকে সম্পূর্ণ বরকত দ্বারা ভরপুর করে দেবে কর সুমান আল্লাহ এজন্য পরীক্ষার হলে যখন লেখা শুরু করবেন তখন কি শুধু লেখা শুরু করবেন না লেখা শুরু করার পূর্বে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা সকলে পড়বেন তো ইনশাআল্লাহ তো দুই নাম্বার আমল আমি যখন পরীক্ষার কোয়েশ্চেন পেপার পেয়ে গিয়েছি এবং লেখা শুরু করছি লেখা শুরুর পূর্বেই বিসমিল্লা দিয়ে শুরু করব রাজি আছেন ইনশাল্লাহ দুই নাম্বার আমল তিন নাম্বার আমল যেটি করবেন সেটি হচ্ছে একটি দোয়া বেশি বেশি পড়বেন দোয়াটি হচ্ছে সকলে পড়েন রব্বি জিদিনি আরে ভাই একটু আওয়াজ দেন না রব্বি জিদিনি ইলমা এই দোয়াটা সকলে বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ এটা বেশি বেশি পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার মেধা আপনার জ্ঞান শক্তি আরও বৃদ্ধি করে দিবে কারণ সুভান এই দোয়াটা বেশি বেশি পড়বেন আরেকটি বিষয় শেয়ার করি লাস্ট অ্যান্ড ফাইনাল সেটি হচ্ছে পরীক্ষার সময় দেখবেন বেশিরভাগ যুবকরা এটা সবাই বেশিরভাগ যুবকরা করে মেয়েরাও করে সারা রাত জেগে জেগে পড়ে বারোটা একটা দুইটা তিনটা কিরে ঘুমাস না কেন বলে ভাই কালকে পরীক্ষা রে ভাই কালকে পরীক্ষা খুব টেনশন মাথায় মনে রাখবেন রাত দুইটা তিনটা পর্যন্ত আপনি পড়লে মাথার ভেতরে কিচ্ছু থাকবে এটা লিখে রাখতে পারেন আপনি কিচ্ছু থাকবে না কেন থাকবে না আমি বলি রসুল বলেছে যারা রাত জাগে বেশি আর সকালে এসে ঘুমায় তাদের লাইফে কোনো বরকত থাকে না কোনো বরকত থাকে না আমি আপনাকে ইনশিওর করতে পারবো কোনো বরকত আপনি পাবেন না আর রাতে যখন ঘুম হয় না সকালে যখন আপনি এক্সাম হলে যাবেন দেখবেন সব বিক্ষিপ্ত মানুষ সব আওলা ছাওলা কিরে নেশাখোর মনে হবে নিজেকে নেশাখোর কথা বলেন ঠিক কিনা রাত জাগবেন না কি করবেন আমি বলে দেই রাতের বেলা পরীক্ষার সময় বিশেষ করে আগে আগে ঘুমাবেন পরে পরে না আগে আগে আগে আগে কিভাবে ঘুমাবেন আমি বলে দেই ঠিক এশারের নামাজের পরে ঘুমিয়ে যাবেন রসুলের হাদিস থেকে পরামর্শ দিচ্ছি এবং ঠিক আপনি তিনটা বা সাড়ে তিনটার সময় অর্থাৎ সলাতুত্তাহাজ যে সময় আদায় করা হয় শেষ রাত এই রাতে উঠে যাবেন সকলে বলেন ইনশাআল্লাহ এই রাতে উঠলে উপকার হবে দুইটা জবান খুলে বলেন কয়টা এক নাম্বার উপকার আপনি তাহাজুদ করতে পারবেন তাহাজুদ পড়ে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর হাবিব বলেছেন সব দোয়া আল্লাহ যদি কবুল নাও করে তাহার যদি সময় দোয়া করলে আল্লাহ কবুল করে না সুবহানাল্লাহ পড়ে দোয়া কবুল করবেই আল্লাহ তালা তাহার যদি সময়টা মার্সিফুল টাইম ব্লেসিংফুল টাইম তাহার যদি সময় উঠে দোয়া করবেন দুই নাম্বার এই সময়টা হচ্ছে এমন একটা সময় যখন আমাদের ব্রেইনটা কুল থাকে কুল একদম হালকা ব্রেইন সফটনেস থাকে আমাদের ভেতরে এবং আমরা খুব সুন্দর একটা মেধায় সময় পাই এজন্য শেষ সাথে পড়বে যে বরকত পাবে এখন কি আপনার বরকত চান কি চান না এত আসতে বলেন চান কি চান না বরকত যদি পেতে চান তাহাজুদের সময় উঠে সলাতুর তাহাজুদও পড়বেন এবং শেষ রাত্রে উঠে পরীক্ষার প্রিপারেশন দেবেন পারা যাবে ইনশাআল্লাহ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তারপরে আমার দোয়া করে দেবো ইনশাআল্লাহ আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এটাকে ষষ্ঠ শ্রেণী বলা যেতে পারে আমি কিন্তু ভাই অনেক কাজ করেছি মানে শুধুমাত্র পড়াশোনা না আদার্স অনেক কাজ করতাম ইংরেজি ভাষা শিখতাম লেখালেখি করতাম অনেক কাজ অন্যদিকে করতাম তো পরীক্ষা যখন আসতো আমার মনে আছে আমি রাত জাগতাম না আমি রাত জাগতাম না আমি সব সময় রাতের বেলা আগে আগে ঘুমাতাম আর অ্যালার্ম দিতাম ঠিক তিনটার সময় যখন সবাই ঘুমাবে তখন আমি উঠব আর আমি জানি এই সময়টা হচ্ছে সবচাইতে বরকতপূর্ণ সময় তো দেখা যেত সবাই রাত জেগে পড়তো ঠিকই কিন্তু পরীক্ষার ফলাফল যখন বের হতো এটা আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যে পরীক্ষায় শুধুমাত্র এক নম্বর হয়েছি তা কিন্তু না এটা মিডিয়ায় যাবে সত্য কথা বলছি এই তাহাজুদের সময় ওঠার কারণে পরীক্ষায় শুধু এক নম্বর হয়েছি তা না বরং যে সেকেন্ড হয়েছে যে আমার পরে যে দ্বিতীয় সে আমার চাইতে কমপক্ষে একশো থেকে দেড়শো নাম্বার কম পেয়েছে এটার বলার উদ্দেশ্য হচ্ছে শেষ রাতে উঠবে যে বরকত পাবে সে এজন্য তোমাদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি মুরব্বী দুজন আছেন আপনাদের সন্তান থাকলে সন্তানকে এই কথা মেসেজ দিবেন যে পরীক্ষা যখন তোমার কালকে আছে রাত যেগো না রাত দুইটা তিনটা যেগো না আগে আগে ঘুমিয়ে যাও ঠিক তিনটার সময় উঠে পড়ো তাহাজ্জুদ পড়ো আল্লাহর কাছে দোয়া করো পড়ো আল্লাহ সফলতা দিবেই দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় ভালো ফলাফল আনার তৌফিক দান করুক